আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে চলে আসলাম বড় ভাই নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি নিউ অ্যারিভাল অ্যানিমেশনের জাদুর প্রদীপের থেকে যেই অ্যানিমেশনটা বাইরে বের হয় সেই অ্যানিমেশনের নিয়েছিলাম প্রথম দিনই রাত্রে কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আর ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আমাদের আজকের ভিডিও শুরু হয়ে যাক Bring him from the yard. Uh, video শুরু হয়ে গেল ইন্টোর পরে আর দেখতে পাচ্ছেন চার হাজার পঁয়তাল্লিশ ডায়মন্ড আমার কাছে আছে তো কত ডায়মন্ডের ভিতরে এই ইভেন্টটি আমরা কমপ্লিট করতে পারি সেটা আজকে দেখার বিষয় প্রথমেই দুইটা জিনিস বাদ দিয়ে দিলাম যে দুইটা জিনিস আমার কাছে অলরেডি ওন আর নয় ডায়মন্ডের স্পিন প্রথমে মেরে দিলাম নয় ডায়মন্ডের স্পিনে আমরা পেয়ে যেতে পারি নয় ডায়মন্ডের স্পিনে আমরা পেয়ে গেছি ডায়মন্ড রয়্যাল ভাউচার ভালোই রেজাল্ট পেয়েছি উনিশ ডায়মন্ডের স্পিন মারতে মারতে দেখা যাক আমরা কি পাই গান বক্স পেলাম আর ভিডিওটি আমরা যেই এমটা রেখেছি সেই এম যদি আমাদের কমপ্লিট হতে পারে এই ইভেন্টটা আর দুই দিন বাকি আছে দুই দিনের মধ্যে আমরা দুজনকে বের করে দিব যদি এক কে ভিউ হয় এই ভিডিওতে যদি ওয়ান কে ভিউ হয় তাহলে আমরা দুজনকে বের করে দিব সর্বোচ্চ শেয়ারদাতাকেই আমরা সর্বোচ্চ শেয়ার দুইজন দাতাকে আমরা দিয়ে দিব এই ইভেন্টটি পূরণ করে দেখা যাক কারা কারা সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি পান আর যদি যত বেশি শেয়ার তত বেশি ভিউ যদি হয় এক হাজার ভিউ যদি হয়ে যায় আমরা অবশ্যই দুজনকে এই ইভেন্টটা নিয়ে দিব তো ডায়মন্ড টপ আপ যেহেতু আমার হাতে ডায়মন্ড টপ আপ যেহেতু আমি নিজে করি আর স্ক্রিনে থাকা যে নাম্বারটি এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই নাম্বার ফেসবুক হোয়াটসঅ্যাপ আইডি সবাই নক দিবেন এস করবেন তাহলে আমরা আমাদের আপনাদেরকে ডায়মন্ড দিতে পারবো আমি কম মূল্যে আর সর্বোচ্চ দামে আমরা চেষ্টা করব দেওয়ার জন্য আর যদি বড় ভাই টপের ইভেন্টে যদি আসেন তাহলে অবশ্যই বড় ভাইকে স্মরণ করবেন সাবস্ক্রাইবারদের